ইব্রাহিম নবী এমন এক আল্লাহওয়ালা নবী ছিলেন আল্লাহকে খুব ভালোবাসতেন আল্লাহর এবাদতে আল্লাহর জিগিরকেও খুব ভালোবাসতেন ইব্রাহিম নবী বয়স হলেও তার কোনো সুসন্তান ছিল না আল্লাহর কাছে ফরিয়াদ করে একটি সন্তান চাইলেন আল্লাহ ইব্রাহিম নবীকে সন্তান দান করলেন পরবর্তীতে সন্তান ও বিবিকে বনবাসে দেওয়ার জন্য আল্লাহর নির্দেশ দিলেন আল্লাহর নির্দেশে শিশু বাচ্চা পরিবারকে বনবাসে দিয়ে আসলেন আল্লাহকে ইব্রাহিম নবী এত ভালোবাসেন তা বৃদ্ধ বয়সেও সন্তান পেয়ে আল্লাহর আদেশ অমান্য না করে শিশু সন্তান ও পরিবারকে বনবাসে পাঠান ফেরেস্তা আল্লাহকে বলেন হে আল্লাহ ইব্রাহিম নবী তোমার এত পেয়ারা হাবিব আমি একদিন পরীক্ষা করতে চাই আল্লাহ ফেরেস্তাকে বলল কি পরীক্ষা করতে চাও তোমাকে অনুমতি দেওয়া হলো ফেরেস্তা ফকির বেশি আল্লাহর জিগির করতে করতে ইব্রাহিম নবীর কাছে দাঁড়িয়ে ভিক্ষা চাইল ফেরেস্তা ফকির বেশে ইব্রাহিম নবীর কাছে ভিক্ষা চাইলে ইব্রাহিম নবী বলে ফকির তুমি আমার আল্লাহর জিগির আরেকবার করো এই মধুর নাম শোনালে আমার যেই ছাগল দুম্বার বেড়ার পাল আছে তার অর্ধেক তোমাকে দিয়ে দিব ফকির ভিক্ষু কাল্লাহর জিগির করতে করতে কিছুক্ষণ পর বাবার বন্ধ করে দেন ইব্রাহিম নবী ভিক্ষুককে বলে বিহে বিক্ষ কাল্লাহর জিগির বন্ধ করলে কেন আবার আল্লাহর জিগির করো তোমাকে আমার পুরো ছাগল দুম্বার পালি দিয়ে দেব আবার ফকির আল্লাহর জিগির করল পরে আবার জিগির বন্ধ করে দিল ভিক্ষুককে বলল আবার আল্লাহর জিগির করো তখন ভিক্ষুক বলল ইব্রাহিম তোমার কাছে তো আর কিছুই নাই আর কি দিয়ে আল্লাহর নাম শুনবে তখন ইব্রাহিম নবী ভিক্ষুককে বললেন তুমি যে ছাগল দুম্বার পাল পেয়েছ তার রাখালের কাজ করে আমি দেব বিনিময়ে আমাকে তিন বেলা তিনবার আল্লাহর জিগির পরে শোনাবে পরে ভিক্ষুক আল্লাহ ভক্ত ইব্রাহিম নবীকে নিজের পরিচয় দিয়ে ইব্রাহিম নবীকে বলল আমি কোনো ভিক্ষুক নই আমি হলাম আল্লাহর ফেরেস্তা তোমার আল্লাহর প্রতি কত মোহাব্বত আল্লাহ থেকে আদেশ নিয়ে তোমাকে পরীক্ষার করার জন্য আমি এসেছি চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন